দিকে চাই রে বন্ধু ও তারে ভুইলা থাকা দা ও তোরে ভুলতে ও তোরে ভুলতে ও তোরে ভুলতে কেন পা রে নয়া মারবে फोन कोई ना मार दी के कहीं रे ঘুরাই আঁকি সেই দিকে তোমার ঘুরাই আঁখি সেই দিকে তোমার দেখি আমার মন টিকে না বন্ধু বিনে প্রাণ বাঁচে না আহা! এই রে, ঘরে আমার মন টিকে না বন্ধু বিনে প্রাণ কত সুন্দর